audio আক্তার কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষক দুই সিগনাল সিটি আলমগীর আচ্ছা। আজকেই দিলাম আমি এখানে আসতে পেরে আসলে খুবই খুশি এবং গর্বিত এই নিয়ে তৃতীয়বারের মতো এসছি আর অনেক পুরনো যাদেরকে আগে দেখে সবাইকে একটু বলে বলে নিয়ে আসবেন আমরা চাই আপনাদের মোগল হোক উন্নতি হোক এই জন্যই আসলে ব্যাটালিয়ান কষ্ট করে আপনার এগুলো কোর্সগুলো করাচ্ছে আগে যখন প্রথমবার এসেছিলাম অনেক ছাত্র ছিল আমার একদম প্রাণ ভরে গিয়েছিল আজকেও অনেক ওনাদের জন্য জিনিসটা অনেক গর্বের আর কি যে দেখো ও নিজের হাতে সেলাই করে দিল আর কম্পিউটার যারা শিখেছেন তাদেরকে শুধু একটাই হতো পরবর্তী তাহলে আবার দেখা হবে আর ভালো থাকবেন সবাই তো আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন